হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পূর্বে আপনাদের ফায়ার ফসেটের রিভিউ দিয়েছিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং সার্ভে কোথার থেকে করবেন কিভাবে করবেন এবং উইথড্র ওয়ালেট সহ মোটামুটি বিস্তারিত বলেছিলাম সো আজকে ফায়ার ফসেট নিয়ে আরেকটা ভিডিও করছি এখানে আপনাদের আমি রিভিউ করব ফায়ার ফসেটে যে সমস্ত কাজ করা যাবে না এবং কোন জায়গা থেকে আপনারা সার্ভে ব্যতীত আরও আর্নিং করতে পারবেন যেটা আপনাদের ফায়ার ফসেটে অ্যাড হবে এবং আপনারা উইথড্র করে টাকা নিতে পারবেন সো বেশি কথা বলবো না তো একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলে আজকে নতুন আর্নিং এবং টেক রিলেটেড আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো একটি ইন্টোর মাধ্যমে শুরু করছি আজকে ভিডিও সো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আছি স্পেকট্রাম আইএসপির সাথে নিয়ে সো এখন আমরা ফসেটে লগ ইন করবো আমি আপনাদের আগে বললাম আজকে উইড্রো প্রসেসটা দেখিয়ে দিব এবং যে সমস্ত কাজ আপনারা ফসেটে করবেন না অর্থাৎ লগ ইন করার পরে করবেন না সেগুলো আপনাদের আজকে আমি দেখাই দেব সো আমরা লগ ইন করছি এই হচ্ছে আমাদের ফায়ার ফসেট পূর্ববর্তী ভিডিওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং সার্ভেগুলো কিভাবে করবেন কোথায় পাবেন এই এই রিলেটেড একটা ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন আই বাটনে সো দেখেন ফায়ার ফসেট এখান থেকে আমরা সার্ভেগুলো কোথায় পাবো আমরা ওয়াল অফারে আগে যাব ওয়াল অফারে গিয়ে যে এগুলো দেখতে পাচ্ছেন AdGate Media C P X Research Time Bucks Offer Daddy এখানে কিন্তু আপনারা এগুলোতে ক্লিক করলে আপনাদের সামনে সার্ভেগুলো ওপেন হয়ে যাবে সো এখানে ক্লিক করার পরে আপনাদের ওইখান থেকে কিন্তু কিছু কিছু অফারওয়ালে আপনাদের প্রোফাইলের ইনফরমেশনগুলো নিয়ে নিবে সো অফারওয়াল অন হওয়ার পরে আপনারা এই যে সার্ভিস নামে যে অপশনটা দেখছেন এখানে কিন্তু সার্ভেগুলো পেয়ে যাবেন এখানে দেখেন চুয়াত্তরটা সার্ভে আছে সেটা কিন্তু দেওয়া আছে সো এই দেখেন সিপিএক্স রিসার্চের সার্ভেগুলো আমাদের তেষট্টি হাজার কয়েন আট মিনিট রিভিউ আছে তিনটা এটাতে আছে একষট্টিটা তেষট্টি হাজার কয়েন সো এই হচ্ছে আমাদের আজকের এইভাবে আপনারা এখানে কিন্তু সার্ভেগুলো পেয়ে যাবেন এবং সার্ভে ব্যতীত যেভাবে আপনারা ইনকাম করতে পারবেন এইখানে যে এই যে ফসেট আছে এখানে কিন্তু আপনারা অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করতে পারবেন যেগুলো আপনার এখানে এই কয়েনের এখানে কিন্তু যোগ হবে তারপরে আপনারা টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু খুব সহজেই ইনকাম করতে পারবেন তো টাস্কের ভিতরে এই যে এখানে এইগুলো দেখে নেবেন এই অফার মানে তাদের এইখানে পাঁচটা কমপ্লিট করলে কিন্তু আপনি পঁচিশ এসিপি পাবেন তারপরে এইখানে পঁচিশটা কমপ্লিট হলে পঁয়ত্রিশটা কমপ্লিট হলে আপনারা তিনশো এসিপি পাবেন এবং জিরো দশমিক জিরো ওয়ান বিটিসি পাবেন সো এখানে আরেকটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে পিটিসি এই পিটিসি সাইট অর্থাৎ আপনারা এখানে পিটিসিতে ঢুকে এখানে কিন্তু সাতটা আছে ওয়েবসাইটগুলো ভিজিট করলে আপনারা কিন্তু ফ্রি এখান থেকে কয়েন পেয়ে যাবেন সো এখন আপনাদের বলবো আপনারা যেই কাজগুলো করবেন না প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে দেখেন সাইটে আমাদের কিন্তু এখানে অনেকগুলো লিঙ্ক আছে অনেক জায়গায় এক্সটেনশনও পাবেন এই সমস্ত কাজ আপনাদের করার দরকার নাই অর্থাৎ এগুলোতে কোনো রকম ক্লিক করবেন না এতে আপনার অ্যাকাউন্টের তেমন কোনো ক্ষতি না হলেও কিন্তু আপনার কম্পিউটার বা মোবাইলে কিন্তু হ্যাকিং সিস্টেমটা অন হয়ে যেতে পারে সো এগুলোতে ক্লিক করা থেকে বিরত থাকবেন এরপরে আমরা বলছি কিভাবে আপনি উইথড্র করবেন এইখান থেকে উইথড্র করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে এই অপশনটা দেখছেন my withdrawal oblique my wallet oblique withdrawal এখানে ক্লিক করে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন অথবা এই যে আপনার নেম এখান থেকে গিয়ে মাই ওয়ালেট যে অপশনটা এটা আর ওইটা একই এখান থেকেও কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন সো এখানে আসার পরে আপনাদের যেটা করতে হবে দেখেন উইথড্রল ব্যালেন্স দেওয়া আছে আপনাদেরকে এই যে এক্সচেঞ্জ যে অপশনটা আছে এক্সচেঞ্জে যেতে হবে এক্সচেঞ্জে যাওয়ার পরে অল কয়েন আপনি যে কয়েনে উইথড্র করবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন এখানে আপনি যদি বিটকয়েন দেন বিটকয়েন নেবেন যদি আপনি এলডিসি অর্থাৎ লাইট কয়েন দেন লাইট কয়েন দেবেন অথবা আপনি যদি ইউএসডিটি দেন যেটাই দিবেন সেটা কিন্তু এখানে এক্সচেঞ্জ করে নেবেন সো আমরা বিটিসিতে দিব আমরা এখানে বিটিসি দিয়ে দিচ্ছি এক্সচেঞ্জে অ্যান্ড এখানে আপনি ম্যাক্স করে দিলে আপনার যতগুলো পয়েন্ট আছে সবগুলো এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে সো দেখেন এরপরে যদি আমরা এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দেই দেখেন আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ হয়ে গিয়েছে সো হয়ে গিয়েছে এটা বোঝার জন্য আপনি আবার যদি এক্সচেঞ্জে ক্লিক করেন এখানে দেখবেন এটা আমাদের হয়ে গিয়েছে এটা আমাদের অ্যাড হয়েছে এইখানে টোটাল পোর্টফোলিও দেখেন এখানে কিন্তু আমাদের দশ হাজার এক হাজার একানব্বই ইউএসডি শূন্য দশমিক শূন্য এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং আমাদের বিটিসিতে শূন্য দশমিক শূন্য শূন্য ত্রিপুর শূন্য দুই দুই বিটিসি কিন্তু হয়েছে সো এখানে এরপরে আপনাকে উইথড্র করতে হবে আপনাকে উইথড্র করার জন্য যেটা লাগবে ফসেট পে নামে একটা উইথড্রয়াল ক্রিপ্টোকারেন্সি উইথড্রয়াল একটা সাইট আছে আপনি কিন্তু সেটাতে আপনাকে উইথড্র করতে হবে এবং ওইটার থেকে আপনি চাইলে কয়েন বেজে নিয়ে নিতে পারবেন সো আপনি যদি বিটকয়েনে করতে চান তাহলে কি করতে হবে অর্থাৎ বিটকয়েন সহ যতগুলো এখানে আছে সবগুলোর জন্য কিন্তু একই প্রসেস আপনাকে যেটা করতে হবে উইথড্র এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে পয়েন্টটা আছে এখানে আপনি সর্বনিম্ন ষাট ডলার এবং তারপরে দশ ডলার হলে কিন্তু উইথড্র করতে পারবেন আমার একদমই নতুন অ্যাকাউন্ট এটা যার কারণে আমার কিন্তু এখানে মিনিমাম উইথড্রল দশ ইউএসডি এবং ম্যাক্সিমাম কিন্তু দশ ইউএসডি করে দিয়েছে তবে এটা নতুন আপডেট আসার পরে মোটামুটি সবার ক্ষেত্রেই এক দুই একটা ব্যতীত সো এইখানে কি করতে হবে আপনার এই যে উইথড্রয়াল মেথড লেখা আছে এখানে আপনার এই পাশে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে দেখাবে ডিরেক্ট টু ওয়ালেট ট্রান্সফার আর faucet pay micro wallet so এখানে কি করবেন আপনি যদি ফসেট পেতে নেন আপনি এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে কিন্তু উইথড্রল অ্যামাউন্ট দিতে হবে যেহেতু আমার এখনও দশ ডলার হয়নি সো আমার কিন্তু এখানে আমি দিতে পারছি না দেন এখানে দশ ডলার দশ লেখার পরে আপনারা কিন্তু এখানে এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করলে আপনার কিন্তু এখানে মেইল চাইবে ফসেটটা আপনি যে মেইল দিয়ে খুলবেন সেই মেইলটা আপনার এখানে চাইবে সো মেইলটা দেওয়ার পরে ক্লিক করলে আপনার কিন্তু উইথড্রোটা হয়ে যাবে অ্যান্ড উইথড্র হলে আপনারা এখানে উইথড্রল হিস্টোরি এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে এখানে নিচে আপনাদের একের পর এক উইথড্রগুলো দেখাবে সো এখানে উইথড্রটা হতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে অর্থাৎ আপনি উইথড্র করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে আপনার ফসেট পেজে অ্যাকাউন্টটা আছে সেটাতে কিন্তু আপনারা উইথড্রটা পেয়ে যাবেন সো এই হচ্ছে আজকের ভিডিও এবং আপনারা কিন্তু এখানে আরেকটা বিষয় বলি লেভেল ওয়ান এখানে আপনার লেভেল ওয়ান আছে সাতাশটা অ্যাক্টিভিটিস নিডেড ঠিক আছে ফর নেক্সট লেভেল তো এখানে যদি আমি সাতাশটা অ্যাক্টিভিটিস করি অর্থাৎ আমি যদি পাঁচটা সার্ভে করি তারপরে এখানে যদি আমি এখানে ষাটটা পিটিসি অর্থাৎ ওয়েবসাইটগুলো ভিজিট করি টাস্ক কমপ্লিট করি এখান থেকে অ্যাড দেখি এভাবে কিন্তু আপনার এইখানের অ্যাক্টিভিটিসগুলো কমতে থাকবে আপনি যত করবেন এবং আপনার লেভেল কিন্তু বেড়ে যাবে এইভাবেই আপনারা এই সাইট থেকে সার্ভে ইনকাম করার মাধ্যমে উইথড্র প্রসেসগুলো দেখাই দিলাম এভাবে কিন্তু উইথড্র করতে পারবেন এবং যে কাজগুলো থেকে বিরত থাকতে বললাম সেটা অবশ্যই করবেন না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা এইখানে আপনারা অটো ক্লেম যেটা আছে এখান থেকে আপনারা কোনো কিছু ক্লিক করে স্টার্ট অটো ফসেট এখানে ক্লিক করবেন না অর্থাৎ এখানে যতগুলো অপশন আছে কোনোটাতে মানে আপনার মেইন কথা এইটুকুর মধ্যে আপনার কোনো কাজ নেই এইটুকুর মধ্যে কোনো কাজ করতে যাবেন না এখানে করলে স্টার্ট অটো ফসেট যদি দিয়ে দেন আপনার এখান থেকে পয়েন্টসগুলো কিন্তু অটোমেটিক কমতে থাকবে শেষ করছি আজকের ভিডিও সকলের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ